লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু এই জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির আসো আমরা সবাই মিলে আমল করি আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন